রোজা রেখে থুতু গিললে কি রোজা হবে রোজা রেখে ইনসুলিন ও ইনহেলার নেওয়া যাবে কি না এরপর প্রশ্ন হলো রমাদানে দোয়া কবুলের কিছু সময় সম্পর্কে বলুন রমাদানে দোয়া কবুলের জন্য কিছু আদর্শ সময় আছে এই সময়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো দিনের বেলা রোজা রাখা অবস্থা হাদিসে আসছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না সালাহাতুল্লাহম এর মধ্যে এক ব্যক্তি হলো হাত্তা ইফতির রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত সারাদিন ভর তার দোয়া কবুল হয় আপনি চলছেন ফিরছেন উঠছেন বসছেন হাত তোলাও জরুরি না মনে মনে দোয়া করছেন দোয়া কবুল হবে আপনি বাংলায় দোয়া করছেন মুখে উচ্চারণ করছেন না মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন চাওয়া পেশ করছেন দোয়া কবুল হবে এমনকি অজু নাই তাও দোয়া কবুল হবে অজু দোয়ার জন্য শর্ত না যদি অজু অবস্থা করতে পারলে ভালো এই জন্য রোজাদার রোজা অবস্থায় ইফতারের আগ পর্যন্ত দোয়া করবেন আর একটা গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাত যেটা সারা বছরের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু রমাদানে এটা সুযোগটা বেশি হয় সারি খেতে আমরা উঠি অথবা এই টাইমে বিশেষভাবে আল্লাহর কাছে কি করা উচিত দোয়া করা উচিত রমাদানে বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই দোয়া না করলে কিসের রমজান দোয়াটাই তো ইবাদতের মূল অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলেও পনেরো বিশ মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন তাহলে ইনশাল্লাহ রমাদান শেষে মাপ পাবেন আপনি দরখাস্তই করলেন না জমা দিলেন না অ্যাপ্লিকেশনই করলেন না কিভাবে মাপের আশা করেন মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না তো দোয়াই করলেন না আপনি কিভাবে মাপ আশা হবে অনেক বাইরা আছেন রমজান আসলে রোজা রাখে ইফতার সাহারি করে তারাবি পড়ে এই চার কাজ করে বস এর নাম রোজা শেষ দোয়া দুরুদের খোঁজ খবর নাই আবার দোয়া আছে ওই যে রেডিমেড দোয়া হুজুর একটু উঠান একটু কান্দায় দেন আমাদেরকে হুজুরের তালে তালে কানলেন রেডিমেড দোয়া আছে বাবা রেডিমেড দোয়া না নিজের দোয়া নিজে আল্লাহর কাছে পেশ করেন হুজুরের সাথে কি দোয়া করবেন হুজুর হয়তো পেটে ব্যথা হয়েছে বলবে আল্লাহ আমার পেট ভালো করে দেয় আপনার পেটে কোনো সমস্যা নাই আপনি বলেন আমিন আপনার তো পেটে কিছু আপনার তো মাথা ব্যথা তাহলে হুজুর আপনার দোয়া করলে হবে সব সময় আপনি তো বলবেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দেন হুজুর বলবে আমার পেটে ব্যথা ভালো করে দেন হুজুর হয়তো আরবিতে দোয়া করছে কথার কথা আর কি যে আল্লাহ আমার পেটে ব্যথা হচ্ছে আপনি ভালো করে দেন আপনি জোর করে বলেন আমিন তাহলে হুজুরের পেটে ব্যথা ভালো হলো আপনার মাথা ব্যথা কি হবে বুঝেন না কথা এই জন্য দোয়াটা নিজে নিজের কাছে আল্লাহর কাছে চাওয়া চেষ্টা করতে হবে আমরা অনেক সময় দোয়া করার কথা বললে বলি কি বলি হুজুর কেমনে দোয়া করবো আল্লাহর কাছে আপনারা হুজুর মানুষ কত সুন্দর করে দোয়া করেন কত মায়ের পেঁয়াজ দোয়াতে কত সুরটুর দেন কত কবিতা বলেন কত সুন্দর করে মিলাই জুলাই বলেন আমি তো এগুলো পারি না হুজুর আমরা মনে করি আল্লাহর কাছে মায়ের পেঁয়াজ দিয়ে বললে বোধ কবুল হয় না আল্লাহর কাছে মায়ের পেঁয়াজের কোনো বাদ নাই আল্লাহ দেখেন অন্তর অন্তর চোখের পানি ফেলে কিছু বলতে পারে না শুধু কায়দা দিচ্ছেন বস আল্লাহ অন্তরের খবর জানে কি চাইতেছেন মঞ্জুর হয়ে যাবে ইনশা আল্লাহ যত নবী রাসুল পৃথিবীতে এসেছে করেছেন কোরআন যাদের বর্ণনা দিয়েছে তাদের নাম পৃথিবীতে কোটি কোটি মানুষ এখনো জানে শ্রদ্ধা করে নিজেদের সন্তানদেরকে তাদের নামে নামকরণ করে আল্লাহ নবী ইব্রাহিম আলাইসালাম তার এই নামটিকে শ্রদ্ধা করে মুসলমানরা সন্তানের নাম রাখে ইব্রাহিম ঘরে ঘরে ইব্রাহিম পাওয়া যায় আর খ্রিস্টানরা ইয়াহুদিরাও তারাও সম্মান করে এবং নাম রাখে আব্রাহাম মানুষ একটাই হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তার নাম দুনিয়াতে নেওয়ার মতো মানুষ আছে তাকে আঘাত করে অপমান করে কোনো কথা বললে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এখনো অন্তরে আঘাত হয় ব্যথা হয় ভালোবাসা হয় একজন মানুষ চলে যাওয়ার পর চার হাজার বছর আগে তিনি দুনিয়াতে ছিলেন চার হাজার পাঁচ হাজার বছর পর তাকে কেউ গালি দিলে তার সম্পর্কে কেউ কোটো মন্তব্য করলে মনে লক্ষ লক্ষ মানুষের আঘাত হয় হৃদয় রক্তক্ষরণ ঘটে এরকম একজন শাসকের নাম বলতে পারবেন একজন শাসক একজন রাজা একজন ক্ষমতাধর একজন সম্পদওয়ালা একজন পয়সাওয়ালা একজন দুনিয়ার সমাজ যাদেরকে খুব দামি মানুষ মনে করে এরকম একজন দামি মানুষের নাম বলতে পারবেন যে মানুষটা আজ থেকে দুই চার পাঁচ ছয় সাত হাজার বছর আগে দুনিয়াতে ছিলেন এখনো পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লোকটাকে ভালোবাসেন এত ভালোবাসা যে তাকে কেউ গালি দিলে তার চোখের পানি চলে আসে মায়ার কারণে এত স্নেহ এত ভালোবাসা হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীতে তার জন্য মানুষের অন্তরে টিকে আছে এরকম একজন রাজা এরকম একজন শাসক যার ভিতরে আল্লাহর ভয় নেই যার ভিতরে আল্লাহর আনুগত্য ছিল না যার ভিতরে আল্লাহর কথা মেনে চলার ব্যাপারে বিশেষ কোনো গুরুত্ব ছিল না এক কথায় আল্লাহর নেককার বান্দা ছিলেন না এরকম কোন রাজা জানবেন আপনারা বলতে পারবেন একজনও নাই একজন রাজার কথা বলতে পারবো না হাজার হাজার বছর তো বহুত পরের কথা এক দুইশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে এখনো পর্যন্ত তার ভালোবাসায় সারা দুনিয়াতে কোটি কোটি মানুষ বুধ হয়ে আছে এবং তার কোন প্রকার অপমানে তাকে কটু মন্তব্য করলে কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় এরকম মানুষও দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না ভাইরা আমার যে সম্পদ যে প্রতিপত্তি এবং দুনিয়ার যে সমস্ত বিত্ত বৈভবকে আমরা মর্যাদার মূল সূত্র মনে করে হালাল হারাম বাজ বিচার করা ছাড়া মনে করি পয়সা করি হলেই সবাই সম্মান করবে মর্যাদা দিবে সমাজে দামি হতে পারবো এবং সেটার পেছনে আমরা ছুটে বেড়াই এর বিপরীতে আল্লাহর আনুগত্য আল্লাহর কথা মেনে চলা আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করার কোনো মূল্য আমাদের কাছে নাই রোজা রেখে থুতু গিললে কি রোজা হবে দেখেন আমাদের দেশে যারা নতুন রোজা রাখে বিশেষ করে কিশোর এবং বালক বয়সের পোলাপাইন দেখবেন রোজা রাখার পর প্রথম প্রথম ঘন ঘন কাল থুতু ফেলে খেয়াল করছেন একটু পরপরই ঘর থেকে বাইরে হয়ে যায় বাইরে যে থুতু ফেলে আসে বেসিনে চলে যায় বেসিনে যে থুতু ফেলে আসে নতুন নতুন রোজাদার হলে একটু বেশি করে আর যারা খুব বেশি প্র্যাকটিসিং না রোজার মাস নামাজ ফেলা তো গভীরভাবে জান না তারাও একটু বেশি বেশি থুতু ফেলে দেখবেন ঘন ঘন থুতু ফেলে অথচ রোজা রেখে থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে না থুতু এটা আপনার ন্যাচারাল একটা বিষয় থুতু যদি আপনি টোটালি ফেলতে থাকেন একটুও না গিলেন আপনি বাঁচবেন মানুষই তো বাঁচবে না গলা শুকাইতে মারা যাওয়ার অবস্থা তৈরি হবে অতএব থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না ভাইরা আমার এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে সেটা হলো রোজা রেখে নিজের থুতুটা গেলা যেটা হালাল নর্মাল ন্যাচারাল একটা বিষয় সেটা পর্যন্ত আপনি গিলবেন কি গিলবেন না প্রশ্ন দিয়েছেন তার মানে আপনার মধ্যে ভয় আছে যে আল্লাহ রোজাটা যেন কোনোভাবে না ভাঙে পান করব না আহার করব না একটু এক ঢোক পানি পান করব না পিপাসা আছে হাতের কাছে পানিও আছে চাহিদাও আছে যোগানো আছে তারপরও আমি সেটা করছি না কারণ আল্লাহ নিষেধ করেছেন মানুষের সামনেও করছি না একাকিও করছি না রোজা আমাদেরকে ট্রেনিং দেয় যে তোমার সামগ্রিক জীবনে এভাবে হারামের হাতছানি আসবে তোমার টাকার দরকারও হবে দুর্নীতি করার সুযোগও আসবে তারপরও তুমি সেটাকে না বলবা এটাই হলো রোজার শিক্ষা রোজা তোমাকে সে ট্রেনিং দেয় যেই লোক থুতুটা পর্যন্ত গিলবে কিনা সেটা নিয়ে টেনশনে আছে মাসালা জিজ্ঞাসা করে সেই লোক আবার রমজান পরে কিভাবে হারাম খায় সে হারামের জন্য খায় যে রোজার শিক্ষাটা সে ধারণ করতে পারে নাই রোজা যাকে পরিবর্তন করতে পারে নাই তার রোজাটা উপবাস থাকা ছাড়া কিছু নয় আমার কথা নয় নবী করিম সাল্লামের কথা অতএব ভাইরা আমার রমজান মাসে রোজা রেখে আমরা সমস্ত হারাম কাজ ছাড়ার প্রশিক্ষণ ট্রেনিং অভ্যাস গড়ে তুলবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন রোজা রেখে ইনসুলিন ও ইনহেলার নেওয়া যাবে কিনা রোজা রেখে রোজাদার ব্যক্তি ইনসুলিন নিতে পারেন কিনা ইনসুলিন নেওয়ার ব্যাপারে প্রায় সমস্ত ওলামা একরামে একমত যে ইনসুলিন নিলে রোজার কোনো ক্ষতি হবে না সাধারণত ডায়াবেটিসের রোগী খাবার একটু আগে খাদ্য গ্রহণের আগে তাকে ইনসুলিন নিতে হয় অতএব ইফতারির যদি দশ পনেরো বিশ মিনিট আগে বা যে কোনো সময় রোজা অবস্থায় তিনি যদি ইনসুলিন নিয়ে নেন তাতে তার রোজার কোনো ক্ষতি হবে অনেক মানুষ দেখি ডায়াবেটিসের রোগী আজানোর জন্য অপেক্ষা করে ইনসুলিনের জন্য ভাই অপেক্ষা করার কোনো দরকার নাই আপনি আগে থেকে ইনসুলিন নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ ইনসুলিন এটা চামড়ায় যায় চামড়া বা মাংসপেশিতে যাচ্ছে একটু মেডিসিন এটা আপনার পাকস্থলিতে যাচ্ছে না খাদ্যের কাজ দিচ্ছে না পানীয়ের কাজ দিচ্ছে না এটা রোজা ভঙ্গের কারণ হবে যেটা আপনার পেটে যাচ্ছে আপনার পাকস্থলিতে যাচ্ছে যেটা আপনার খাদ্য এবং পানীয়ের কাজ দিচ্ছে সেটা রোজা ভঙ্গের কারণ হবে যার কারণে ইনসুলিন এবং এই জাতীয় ইনজেকশন এমনকি টিকা অনেকের কোভিডের এই সেকেন্ড ডোজের অনেকের বুস্টার ডোজের মেসেজ আসছে রমজানেও হয়তো আসবে সারা বিশ্বের সমস্ত লামা প্রায় ব্যাপারে একমত যে এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয় এগুলো রোজা ভাঙবে না হ্যাঁ যদি এমন কোনো ইনজেকশন আপনি নেন যেটা খাদ্য বা পানীয়র কাজ দেয় গ্লুকোজের স্যালাইন আপনি নিলেন শুয়ে শুয়ে এটা রোজা ভঙ্গের কারণ হবে কিন্তু টিকা নিলেন ইনসুলিন নিলেন আপনার চামড়ার নিচে মাংসপেশির নিচে মেডিসিন গেল ইনজেকশনের মাধ্যমে এই মেডিসিন ইনজেক্ট করার কারণে রোজা ভঙ্গ হবে না এর পাশাপাশি ইনহেলার যে বিষয়টা ইনহেলার ইনহেলার বিষয়টা নিয়ে মত পার্থক্য আছে ফোকা একরামের মধ্যে আমাদের এই অঞ্চলের বেশিরভাগ ওলামা একরাম বা এই অঞ্চলের ওলামা একরামের দৃষ্টিভঙ্গি হলো যে ইনহেলার নিলে রোজাভঙ্গ হবে যদি এই ব্যাপারে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোর ওলামা একরাম বিশেষ করে সৌদি আরবের স্কলার ওলামা একরাম তাদের মতে ইনহেলার ব্যবহার করলে রোজাভঙ্গ হবে না এবং যুক্তিটা হলো এরকম যে ইনহেলারে মূলত যে জিনিসটা থাকে সেটা হলো এক ধরনের গ্যাস এই গ্যাসটা সামান্য মেডিসিন থেকে এত পার্সেন্টেজ বের মানে কমানো হয় একবার চাপ দিলে এই পরিমাণ যায় যে ওইটা আসলে কোনো হিসাবে বের করা কঠিন সেটাও আবার পাকস্থলিতে যায় না সেটাও যায় হলো লাঙে বিশেষ করে মোহাম্মদ সালে আল মোনাজিদ হাফিজাউল্লাহ উনি বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছেন যেহেতু এটা লাঙে যায় পাকস্থলিতে যায় না আবার এটা গ্যাস এটা কোনো খাদ্য পানীয় বা তার সাথে সাদৃশ্যপূর্ণ কিছু নয় এই জন্য ইনহেলার ব্যবহার করলে তিনারা বলছেন রোজাভঙ্গ হবে না তারপরেও বিনবাজ রহমতুল্লাহ বলেছেন প্রয়োজন না হলে ইনহেলার না নিয়ে সবর করে থাকাটাই উচিত এবং ভালো যদিও আগে বলেছি যে আমাদের দেশে সুলামাইক্রামের মত হলো ভিন্ন যে ইনহেলার রোজাভঙ্গ হবে যদি ইনহেলার ব্যবহার করেন জরুরি হয় আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় একান্ত আবশ্যক হয় ব্যবহার করবেন এই রোজাটা পরে রেখে দিবেন সেটা নিরাপদ এবং সেফ